প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা দেখছেন চ্যানেল নিউজ সত্যের চোখ সাথে আছেন ইলিয়াস হোসাইন দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে উপস্থাপন করতেছি এই বিষয়টা হচ্ছে তিস্তা নদীকে নিয়ে দর্শক আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তিস্তা নদীর চুচল্লিশটা গেট খুলে দেওয়া হয়েছে এই গেটটি খুলে দিয়েছে ভারতীয় দাদারা কিন্তু কেন এই কাজটি তারা এই সময়ে কেন করেছে সারা জীবন তারা এই নদীটি ব্যবহার করে যাচ্ছে কিন্তু বাংলাদেশকে তো কোনো সুবিধা দিচ্ছে না হঠাৎ করে কেন এই কাজটি করতে পারলো তারা এই কাজটি কেন করলো আমরা তা জানতে চাই যে তিস্তা নদীর চুচল্লিশটা গেট খুলে দেওয়ার ফলে আমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকের কি ওই খ্যাত নষ্ট হয়ে গিয়েছে কৃষকের জমিতে ফলানো ফসল নষ্ট হয়ে গিয়েছে আমি সেই কথা বলার জন্য আসছি মোটেও না আমি বলতে চাচ্ছি যে আমরা দেখতে পেলাম যে তিস্তা নদীর চুচল্লিশটি গেট যখন খুলে দেওয়া হয়েছে তখন প্রাণীর পেশারে মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে মানুষের যে পরিমাণ ক্ষতি হয়েছে গড়বাড়ি পানির যে স্পিড আমরা দেখতে পেরেছি গড়বাড়ি ডাইরেক্ট তুলে নিয়ে গেছে ডাইরেক্টলি তুলে নিয়ে গেছে সুতরাং বাংলাদেশের যে চলমান পরিস্থিতি বর্তমানে যে বাংলাদেশে একটি ক্রাইসিস চলতেছে এই ক্রাইসিস এখন পর্যন্ত শেষ না হতে হতে আমরা এখন দেখতে পাচ্ছি যে তিস্তা নদীর চুচল্লিশটা গেট খুলে দেওয়া হয়েছে তার মানে ভারতীয় ধাঁধারা কি আমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে চায় এই তিস্তা নদী দিয়ে আমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে চায় দর্শক আমি বলতে চাচ্ছি যে আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে বসে আছেন আসলে ভারতীয় ধাঁধারা তা চিন্তা ভাবনা করছে না আমরা যে ভালোবাসা দেখিয়েছি অথচ তারা আমাদের বিপক্ষেই খেটে যাচ্ছে আমি আপনাদেরকে যুক্তিসঙ্গত হিসাবে একটি কথা বলি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে যে ভারতীয়দেরকে আমরা যতটুকু ভালোবেসতে পেরেছি ভালোবাসতে যে পেরেছি ভারতে যে আমাদের মুসলমান ভাইয়েরা আছে তাদেরকে ভারতীয়রা কতটুকু ভালোবাসা দিতে পেরেছে এটুকু আমার প্রশ্ন যে আপনাদের কাছে আপনারা অবশ্যই মন্তব্য জানাবেন সুতরাং আজকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বর্তমান এই ক্রাইসিসটি শেষ না হতে হতে এখন দেখতেছি যে তিস্তা নদীর পানি ছেড়ে দিয়েছে চুচল্লিশটা গেট ছুড়ে দিয়েছে সুতরাং এই চুচল্লিশটা গেট ছুড়ে দেওয়ার ফলে মানুষের ঘর বাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে পানির যে স্পিড আমার কথা হচ্ছে সারা জীবন এই নদীর সুবিধাটা আপনারা ভোগ করবেন কিন্তু শেষ সময়ে যখন আপনারা বিপদে পড়বেন সেই বিপদমুখী যে বিপদটা এটা কেন আমাদের দিকে চেটে দিবেন হাগু করবেন আপনারা কিন্তু ময়লাটা কেন আমাদের দিকে চেটে দিবেন আমার প্রশ্ন হচ্ছে এ জায়গায় প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখাচ্ছি এই ভিডিও ক্লিপ থেকে আপনারা বুঝতে পারবেন তবে আমার একটি কথা ভিডিওটি দেখে আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন আমি আগে আমি আগে किधर पर चलो नहीं सदरती करायली रख गति को आज का ಅರೆ ವಾಯ್ಜೆ ವಿಜಯ ಬಾರಿ ವಿಜಯ ಲೋಕ್ ದ್ರಿ ಕೊಡ್ರಿ ವಾಯ್ಜೆ ವಿಜಯ ಬಾರಿ ವಿಜಯ

Sabun. Sabun. Sabun. Bel, gel

চলো চলো চলো আমরা এমন একটি দেশে বসবাস করি যে আমাদের দেশের বাংলাদেশ প্রাইম মিনিস্টারের কথা বলতেছি বাংলাদেশ প্রাইম মিনিস্টার তিস্তা নদী নিয়ে এখন পর্যন্ত এই প্রবলেমটা সলভ করতে পারেনি আদৌ কি পারবে কি না তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে যেমন আমারও প্রশ্ন যে তিস্তা নদীর পানি নিয়ে আমরা বাংলাদেশের মানুষ হাহাকার হয়ে আছে আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর পানি যখন ছেড়ে দেওয়া হয় নোয়াখালী থেকে শুরু করে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী এ সমস্ত এলাকাগুলি নিচু এখানে সাধারণত পানি জমিয়ে থাকে সুতরাং তিস্তা নদীর পানি যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এই এলাকাগুলো এই জায়গাগুলির কি অবস্থা হবে তো সে অনুযায়ী বাংলাদেশ বাংলাদেশের অনেকটা জায়গা নিচু স্থানে রয়েছে সুতরাং বাংলাদেশ প্রাইম মিনিস্টার এখন পর্যন্ত কোনো এ বিষয় নিয়ে পদক্ষেপ নেয় নাই প্রিয় দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আমার ভিডিওটি দেখুন ভিডিওটি দেখে ইনশাল্লাহ একটা প্রতিবাদ গড়ে তুলুন যে কেন তিস্তা নদীর এই গেটগুলি বন্ধ করা হচ্ছে না তিস্তা নদীর গেটগুলি কেন খুলে দেওয়া হয়েছে আমরা জানতে চাই প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছেন চ্যানেল নিউজ সত্যের ছোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি ইলিয়াস হোসাইন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন